বলতে যাও বেলাল এই মুহূর্তে তুমি কাশ্মের মাধ্যমে চলে যাও মক্কায় গিয়ে মক্কা দেখে আসো আল্লাহ নবী তা করলেন না সুস্থতার দোয়া করে দিলেন যিনি বেলালকে সুস্থ বানায় দিলেন তিনি কি আর আমাদের দেশের পিসাবরা বলে কাশ্মের মাধ্যমে তার দাদা পীর এক সময় বাংলাদেশে ছিল ওই সময় নাকি মক্কায় গিয়ে জোহরের নামাজ পড়েছে এমন পিরাছে না না আর এরকম বক্তব্য আছে আমাদের দেশে ওয়াজ করছে এমন আল্লাহর অলি আছে বাংলায় ফজর পরে বাংলায় জোহর পরে গিয়া মক্কা শুনে মানুষ কেছে সুবহান আল্লাহ আসলে কি সুবহান আল্লাহ না নাউজুবিল্লাহ আরো আসতে বলেন জায়গায় সুমার আল্লাহ বলতে হবে এখনো পাবলিক বুঝে না আমরা সবসময় রাবে আবশ্রীর নাম শুনলেই খুব খুশি হয়ে যায় রাবে অথচ রাবে আতুল রাবে রাবে আতুল আদাবিয়া আপনারা দেখেন না আলহামদুলিল্লাহ আমি গিয়েছি সেখানে রাবে এমন একজন আল্লাহ ওয়ালা আল্লাহর ওয়ালি ছিলেন যে রাবে মহিলাদেরকে তার ঘরে ঢুকতে দিতেন না জিজ্ঞাসা করা হতো আপনি কেন মহিলাদেরকে ঢুকতে দেন না তিনি বলতেন এই জন্য ঢুকতে দেই না কারণ মহিলারা আমার ঘরে ঘন ঘন আসলে তারা গিয়ে গল্প বানাবে তারা গিয়ে গল্প বলবে তারা এই কথা বলবে আমি নিচে খানা পাওয়া যায় এই কথাগুলো প্রচার করলে মানুষ শিরকের দিকে দৌড়াবে তাও হিট ভুলে যাবে এই জন্য আমি রাবেয়া বশ্রী আমার ঘরে মহিলাদেরকে ঢুকতে দেই না বলেন না আলী রাজি আল্লাহ তালানহুর কাছ থেকে শিক্ষা নেন আলী রাজি আল্লাহ তালানহু তিনি বলছেন মান আরাদা ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিন নার উনজুর ইলা রাজুলিন জালিসিন হাওলাহু কওমুন কাইম কেউ যদি কোন জাহান্নামী ব্যক্তিকে দেখতে চায় ওই লোকটার দিকে যেন তাকায় দেখে যে নিজে বসে আছে চারপাশে লোকদেরকে দাঁড় করায় রেখেছে এমন পীর এখন আছে না না কথাটা আমি বললে আমার কালকেই গলা চিপে ধরত কিন্তু কথাটা তো আমার না কথাটা আলী রাদি আল্লাহ তালা আনহুর তিনি বলছেন কোন জাহান নামের ব্যক্তিকে যদি দেখতে চাও ওই লোকের দিকে দেখো যে নিজে বসে আছে চারপাশের লোক দাঁড় করায় রাখছে এখন আপনারা যারা দাঁড়ায় আছেন দাঁড়ায় থাকবেন না বসবেন মাসাল্লাহ কথায় তাজির হয়ে গেছে আমি কিন্তু বসা আছি আমি কিন্তু প্রথমে এসেই বলছি ভাই ডানে বামে সামনে পিছনে যে যেখানে আছেন বসে পড়েন কাজেই আমার দিকে আবার আগ্রহ উঠেন না যে হুজুর এখন তো ইউটিউবাররা আছে সবাই কে আবার ওইদিকে ক্যামেরাটা ধরবে দেখা যাবে যে হুজুর নিজে বসা সব দাঁড়ানো পরে কিছু বেদাতি আমার বিরুদ্ধে ভিডিও বানাবে দেখেন জাহান্নামি দেখতে চাইলে এরই দেখেন সে ওয়াজ করছে নিজে বৈশা থেকে মানুষে দাঁড় করে রাখছে ঠিক না ভাই ঠিক এজন্য আজকে আমি কাউরে কষ্ট দিতে চাই না সব লোকগুলো বসে বসে আল্লাহ আকবার এই জন্য এক নম্বরে আমার ভাইয়েরা শিরিক ছেড়ে দেব ছোট শিরিক গুলো ছেড়ে দিব বড় শিরকের ধারে কাছে যাব না আমরা কথা বলার সময় প্রায় প্রায় বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আজকে থেকে বলবেন না পরের ইনশাআল্লাহ বলবেন এখন দেখবেন ফোন আসলেই ফোনের মধ্যে অটো বলতে থাকে মাস্ক পরেন সুস্থ থাকেন মাস্ক পরেন সুস্থ থাকেন স্যানিটাইজার ব্যবহার করেন সুস্থ থাকেন আচ্ছা মাস্ক পরে কি সুস্থ থাকা যায় আচ্ছা লন্ডনে কি মাস্কের অভাব হয়েছে আমাদের থেকে ধান নিতে হবে আমেরিকাতে কিন্তু তাদের মধ্যে সচেতনতা আছে সচেতনতার পরেও তারা আক্রান্ত হচ্ছে তার মানে আমরা যদি বলতে পারতাম মাস্ক পরেন সচেতন হন যিনি আমাদেরকে ভালো রাখবেন তিনি কি আজকে আমরা এমন লজ্জা পাই আল্লাহর নাম বলতে গেলে লজ্জা পাই টেলিভিশনে খবর পড়া হয় শেষে এসে বলে আবার দেখা হবে আচ্ছা দেখা হওয়ার সুযোগ আছে এক মুহূর্তের কোন সুযোগ আছে আর আমার আপনার দরুদ পেয়ে নাবিজি খুশি হয়ে যাবে আপনি আমি খুশি তো এজন্য আবার পড়ি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এবার আসুন কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় প্রবেশ করি যেখান থেকে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ আমরা তেলাওয়াত করেছিলাম সুরায় ফুসিলাত এই সুরার আরো একটি নাম হচ্ছে সুরায় হামিম সাজদা এই সুরার উনিশ বিশ এবং একুশ এই তিনটি আয়াত আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি যদি আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করে এই তিনটি আয়াতকে ঘিরে আজকের মাহফিলে কথা বলার চেষ্টা করব পরে ইনশা আল্লাহ সকলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ الله الرحمن الرحيم ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون down. صدقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون বলেন সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ শত্রুদেরকে জাহান্নামের সামনে একত্রিত করা হবে এই কোনো কথা নেই কে কথা বলে এই কোনো কথা নেই একেবারে কোনো কথা নেই মন নরম করে দিয়ে শোনেন ঠিক আছে তুই বা এখানে বেশি কয়েকজন বসে না এমনি কিন্তু স্টেজ ভেঙে গেছে অলরেডি আপনারা রাগ করেন নাই তো কোরআন তেলাওয়াতের সময় যারা কথা বলে চিন্তা করেন আচ্ছা বাচ্চা মানুষ না বুঝে বলছে আপনি যদি বুঝতেন এই আয়তের মধ্যে কি বলা হচ্ছে আমার নিজের চোখে আমি বিষয় একবার দেখেছি পাশে একজন দাঁড়িয়ে আছে যে লোকটা আমার মনে হলো যেন হুক্কা খেয়ে আস খুব বিরক্তিও ধরতেছিল তার উপরে যে হুক্কা খেয়ে নামাজ পড়তে আসলো একটু পরে মিশরের একজন অন্ধকারী যিনি চোখে দেখেন না সলাত তারাবিতে যখন তেলাও শুরু করছে ويوم يحشر أعداء وجلودهم بما كانوا يعملون وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا وأدخل الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون এই আয়াত যখন তেলাওয়াত চলছিল আমি দেখলাম বলতে যাও বেলাল এই মুহূর্তে তুমি কাশফের মাধ্যমে চলে যাও মক্কায় গিয়ে মক্কা দেখে আসো আল্লাহ নবী তা করলেন না সুস্থতার দোয়া করে দিলেন যিনি বেলালকে সুস্থ বানায় দিলেন তিনি কি আর আমাদের দেশের পিসাবরা বলে কাশ্মের মাধ্যমে তার দাদা পীর এক সময় বাংলাদেশে ছিল ওই সময় নাকি মক্কায় গিয়ে জোহরের নামাজ পড়েছে এমন পিরাছে না আর এরকম বক্তব্য আছে আমাদের দেশে ওয়াজ করছে এমন আল্লাহর অলি আছে বাংলায় ফজর পরে বাংলায় জোহর পরে গিয়া মক্কা শুনে মানুষ কেছে সুবহান আল্লাহ আসলে কি সুবহান আল্লাহ না নাউজুবিল্লাহ আরো আসতে বলেন জায়গায় সুমান আল্লাহ বলতে হবে এখনো পাবলিক বুঝে না আমরা সবসময় রাবিয়া আবশ্রীর নাম শুনলেই খুব খুশি হয়েছে রাবিয়া আবশ্রী অথচ আপনারা দেখেন না আলহামদুলিল্লাহ আমি গিয়েছি সেখানে রাবিয়া আবশ্রী এমন একজন আল্লাহ ওয়ালা আল্লাহর ওয়ালি ছিলেন যে রাবিয়া আবশ্রী মহিলাদেরকে তার ঘরে ঢুকতে দিতেন না জিজ্ঞাসা করা হতো আপনি কেন মহিলাদেরকে ঢুকতে দেন না তিনি বলতেন এই জন্য ঢুকতে দেই না কারণ মহিলারা আমার ঘরে ঘন ঘন আসলে তারা গিয়ে গল্প বানাবে তারা গিয়ে গল্প বলবে তারা এই কথা বলবে আমি রাবেয়া নিচে খানা পাওয়া যায় এই কথাগুলো প্রচার করলে মানুষ শিরকের দিকে দৌড়াবে তাও হিট ভুলে যাবে এই জন্য আমি রাবে বসরি আমার ঘরে মহিলাদেরকে ঢুকতে দেই না বলেন আল্লাহু আলী রাজি আল্লাহ তালানহুর কাছ থেকে শিক্ষা নেন আলী রাজি আল্লাহ তালানহু তিনি বলছেন মান আরাদা ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিন নার উনজুর ইলা রাজুলিন জালিসিন হাওলাহু কওমুন কাইম কেউ যদি কোন জাহান্নামী ব্যক্তিকে দেখতে চায় ওই লোকটার দিকে যেন তাকায় দেখে যে নিজে বসে আছে চারপাশে লোকদেরকে দাঁড় করায় রেখেছে এমন পীর এখন আছে না না কথাটা আমি বললে আমার কালকেই গলা চিপে ধরত কিন্তু কথাটা তো আমার না কথাটা আলী রাদি আল্লাহ তালা আনহু তিনি বলছেন কোন জাহান নামের ব্যক্তিকে যদি দেখতে চাও ওই লোকের দিকে দেখো যে নিজে বসে আছে চারপাশের লোক দাঁড় করায় রাখছে এখন আপনারা যারা দাঁড়ায় আছেন দাঁড়ায় থাকবেন না বসবেন মাসাল্লাহ কথায় তাসির হয়ে গেছে আমি কিন্তু বসা আছি আমি কিন্তু প্রথমে এসেই বলছি ভাই ডানে বামে সামনে পিছনে যে যেখানে আছেন বসে পড়েন কাজেই আমার দিকে আবার আগ্রহ উঠেন না যে হুজুর এখন তো ইউটিউবাররা আছে সবাই কে আবার ওইদিকে ক্যামেরাটা ধরবে দেখা যাবে যে হুজুর নিজে বসার সব দাঁড়ানো পরে কিছু বেদাতি আমার বিরুদ্ধে ভিডিও বানাবে দেখেন জাহান্নামি দেখতে চাইলে এরই দেখেন সে ওয়াজ করছে নিজে বৈশা থেকে মানুষকে দাঁড় করে রাখছে ঠিক না ভাই ঠিক এজন্য আজকে আমি কাউরে কষ্ট দিতে চাই না সব লোকগুলো বসে বসে আল্লাহ আকবর এই জন্য এক নম্বরে আমার ভাইয়েরা শিরিক ছেড়ে দেব ছোট শিরিক গুলো ছেড়ে দিব বড় শিরকের ধারে কাছে যাব না আমরা কথা বলার সময় প্রায় প্রায় বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আজকে থেকে বলবেন না পরের ইনশাআল্লাহ বলবেন এখন দেখবেন ফোন আসলেই ফোনের মধ্যে অটো বলতে থাকে মাস্ক পরেন সুস্থ থাকেন মাস্ক পরেন সুস্থ থাকেন স্যানিটাইজার ব্যবহার করেন সুস্থ থাকেন আচ্ছা মাস্ক পরে কি সুস্থ থাকা যায় আচ্ছা লন্ডনে কি মাস্কের অভাব হয়েছে আমাদের থেকে ধান নিতে হবে আমেরিকাতে কিন্তু তাদের মধ্যে সচেতনতা আছে সচেতনতার পরেও তারা আক্রান্ত হচ্ছে তার মানে আমরা যদি বলতে পারতাম মাস্ক পরেন সচেতন হন যিনি আমাদেরকে ভালো রাখবেন তিনি কে আজকে আমরা এমন লজ্জা পাই আল্লাহর নাম বলতে গেলে লজ্জা পাই টেলিভিশনে খবর পড়া হয় শেষে এসে বলে আবার দেখা হবে আচ্ছা দেখা হওয়ার সুযোগ আছে এক মুহূর্তের কোনো সুযোগ আছে